যাই মেলা দিন ধরে হোস্ট করতে যাই না কামের জন্য কামও সাল বাড়ি ডেকে যাওয়ার চাইতেছে আজকে যাই আর হাতে করে নিয়ে যাই সান হাতে করে যায় আর বাইরে তেন ঘুরে Anas! Anas! Anas! Hey! आता नहीं हो तुम बात समझ के जाओ गिरे जाओ आता नहीं हो वाटा दर्द होना থাকবো না তুমি তো বল থাকবো গুলো দিন থাকবো না কি জরে না নামনে যা Oh no! তাহলে একটা বিস্কুট আছে বড় দিকে পয়সা দেয় পানি ঠোঙ্গা দাও যা বিস্কুট দাও চলো, চলো। এর মধ্যে হুশ হয়ে গেলাম। এ, পারি পারলে আমি নো মা 빵. 엄마. 아? 아이씨 막았었네. 애들은 주고 애들은. 어요 라인 내게 안 보시. Bonk. Mm-hmm. পোক এই টিভি আসলে না বাঁচতেছি ভাবলাম যে খই দিয়ে মাংস খেতে তো দিব কেমন যে হোক না খই দিয়ে দিছে কিভাবে এতে পারবো বললাম রে কমসে কম তো বিস্কুটটা নিয়ে এলে বিস্কুটটা দেবো তাও দেবো না এই খালি খই না খই মাসে এন কি করবো কপাল নাই থাকি আমরা খাই কিছু না খাও খাও কই দেখতেছি আর কই বড় বড় তো হেনে কই দেখতেছি বড় বড় তেলে খাই দিতে গো হ্যাঁ আমি এই বাগান হাতে দিয়ে করে ভাত রান্ধি বাগান না জামগাম না এ করে না বলে জামগা না জাম জামগাম না থাক না তুমি কাও কিছু জামগাম হ্যাঁ নো নো আমি আইতাছি <laughs> no, no, no, no. <laughs> <laughs> খাওয়ানি খাও ধরো পানি খাও তাহলে আরে জায়গা ন পানি খাও নাও জায়গা oh, না থাকা যাবো না বাচ্চা মানুষ না আমরা দুইজন গরু আছে না ভাত খাম না আর দিন আনারা হালা হালি সারানি বিয়া করেন না যদি করেন তা আমার নালে যে আজকে হুক না খেয়ে খাই গেলাম আবার হুক না খেয়ে খায় বাচ্চা জানাবো তা আমি ওই যে হুক না খাই বাড়ি মেয়ে গেছে হাইডে হাইডে তো যাই ফাঁসে নামেরা